হ্যালো স্টুডেন্টস তোমাদের ম্যাম আজকে কিন্তু আসতে পারবেন না তো ক্লাস টাসকে আমিই নিব তো তোমাদের রোল নাম্বার আমার অবশ্য জানা নাই এই জন্য আমি নামগুলো লিখে নিয়ে আসছি এগুলো দেখি তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিব তো রেডি সবাই কিন্তু রেসপন্স করবে হ্যাঁ তোমাদের মধ্যে মারুফ নামে কেউ আসতো মারুফ আচ্ছা। শাখাওয়াত শাখাওয়াত কেউ আছো শাখাওয়াত স্যার আমি শাখাওয়াত কি শাখাওয়াত পুষ্পিতা পুষ্পিতা নামে কেউ আছো Pushpita sir it's Pupi Yes, sir. Hmm, Gondoştası. Alô, Masukio. Alô. Alô, Nami. It's Alex. Alex. It's Alex, bitch. Promi. অ্যালেক্স বিচ প্রমি প্রমি নামে কেউ আছো প্রমি Bom bom be like meow meow meow meow মাখন লাল এই নামে কেউ আছো Makhan Lal sir not to be racist or anything but আমি একটু আনকমফোর্টেবল আমার নামটা নিয়ে so you can simply call me Mal Mal yes sir M A L okay okay গুলকিতেন কেউ আসো গুলকিতেন নামে শুধু গু গু ইয়েস স্যার নেস্টি MC Nuru I'm sorry sir it will be MC MC মানে কি স্যার অনেকে মনে করতে পারে এমসি মানে হচ্ছে But MC এর অ্যাকচুয়াল মিনিং হলো master of creation you gotta keep up আচ্ছা আমার মনে হয় এই ছেলেটার নামটা আমি ঠিকই ধরতে পারছি তামিম মান্নান কেউ আছে তামিম মান্নান স্যার আমি তামিম মান্নান স্যার কিন্তু এটা তো ছেলের নাম আমি তো মেয়ে স্যার তামিম মান্নান রেজওয়ানা করিম এই নামে কোনো মেয়ে আছো Rezwana Karim sir this is Rezwana Karim আমি রেজওয়ানা স্যার রেজওয়ানা করিম আমার অ্যাটেন্ডেন্স অ্যান্সার